করোনা ভাইরাস বিশ্বব্যাপী আতঙ্কের নাম যা ইতিমধ্যেই সহ উনচল্লিশটি দেশে ছড়িয়ে পড়েছে করোনাভাইরাসে আক্রান্ত হয়েছে উনষাট হাজার আটশো পাঁচজন চীনে নতুন আক্রান্ত হয়েছে পনেরো হাজার একশো বাহান্ন জন গতকাল পর্যন্ত সেখানে মারা গেছে তেরোশো বাষট্টি জন শুধু গত পরশু বুধবার বারো তারিখেই মারা গেছে দুশো চুয়ান্ন জন ফলে সর্বত্র মৃত্যুর পরোয়ানা চালু হয়ে গেছে গুজব রটেছে যদিও চীন সরকার আপত্তি করেনি প্রতিবাদ করেনি আক্রান্ত বিশ হাজার রোগীকে নাকি তারা মেরে ফেলার অনুমতি চাইছে তাদের প্রধান আদালতে যদিও এটা গুজব বলে সবাই বলছেন কিন্তু যতক্ষণ পর্যন্ত সরকারি প্রতিবাদ না পাওয়া যাবে তৎক্ষণ এটাকে হয়তো অনেকে বিশ্বাস করেও নিতে পারে কারণ ইতিমধ্যে আমরা দেখেছি নিরীহ পাঁচ হাজার উটকে হত্যা করেছে অস্ট্রেলিয়ান গভর্নমেন্ট পানির কারণে উটের পিঠে পানি থাকে আবার পানি পাচ্ছে না উট নাকি একটু বেশি পানি খায় অতএব উটকে মেরে ফেলে দিতে হবে আধুনিক যুগের জ্ঞানী মানুষরা এই ধরনের অজ্ঞদের মতো কাজ করতে পারে তো কল্পনাই করা যায় না হ্যাঁ উট কথা বলে না কিন্তু উটের সৃষ্টিকর্তা আল্লাপাক কিন্তু কথা বলেছেন দাবনাল উঠিয়ে নিয়ে বন্যা দিয়ে ডুবিয়ে দিচ্ছে এবার অস্ট্রেলিয়াকে একটা পর একটা গজব আসবেই নাস্তিকদের ধারণা আল্লাহ বলে কিছু নাই সবই প্রাকৃতিকভাবে হয় প্রকৃতির স্রষ্টাকে এটা কোনো জবাব নাই হয়তোবা হয়তোবা হয়তোবা প্রকৃতি কাজ করেছে সবই হয়তো সবই অনুমান আর অনুমিতি এর বাইরে তাদের কিছুই বলার নাই একসময় আমরা নাকি বানর ছিলাম বানর থেকে হতে হতে এখন মানুষ হয়ে গেছি ডক্টর শহীদুল্লাহ ভবিষ্যতের মানুষের যে কল্পনা করে গিয়েছেন যে একসময় মানুষ বেগুন তলে হাট বসাবে বানরবাদীদের ধারণা আমরা আগে গাছে গাছে ঘুরে বেড়াতাম চার হাত পা সক্ষম থাকতো পরে আস্তে আস্তে আমরা লেখাপড়া শিখেছি হাতের কাজ কমে গেছে হাতটা দুর্বলে সরু হয়ে গেছে পায়ের কাজ বাকি আছে তাই পাটা একটু মোটা আছে যারা সবসময় বসে থাকে হাঁটাচলা করে না তাদের পা আস্তে আস্তে নাকি শুরু হয়ে যাবে আর এটার বিরুদ্ধে ডক্টর শহীদুল্লাহ তিনি এটা লিখেছেন যখন মানুষের যদি মানুষের হাতের কাজ কমে যাওয়ার কারণে বানর যদি হাত মানুষের হাত সরু হয়ে যায় তো আগামী দিনে পায়ের কাজও কমে যাবে তখন পাও সরু হয়ে যাবে খালি কাজ বাড়বে মাথার যত শয়তানি বদমাসি মাথায় হয় তো মাথা দিন দিন মোটা হবে ফুটবলের মতো হাত পা চারদিকে চারটা ছোট্ট ছোট্ট ব্যাঙের পায়ের মতো ঝুলে থাকবে কেউ কোনো কাজ থাকবে না অবশেষে মানুষের জন্য বেগুনতলে হাট বসবে বটতলা লাগবে না এগুলো বিদ্রুপাত্মক লেখনী এটা আমাদের বলতে মন চায় এখনো পর্যন্ত জ্ঞানী মানুষ যারা আছে তাদের ধারণা সব কিছু চলছে প্রাকৃতিক বিপর্যয় মুসলমানদের ঘরে যাদের বড় বড় নেতা তারা বলে এটা প্রাকৃতিক দুর্যোগ এটা যে আল্লাহর গজব এটা কেউ বলে না প্রাকৃতিক দুর্যোগ বন্যা হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঝড় হচ্ছে প্রাকৃতিক দুর্যোগ ঝড়ের ক্ষমতা নেই জোরে চলার আল্লাহর হুকুম ছাড়া পানির ক্ষমতা নেই বন্যা হওয়ার আল্লাহর হুকুম ছাড়া এই বিশ্বাস অধিকাংশের অন্তর থেকে চলে গেছে আর বাংলাদেশে চলে যাওয়ার কারণ হচ্ছে আমাদের শিক্ষা ব্যবস্থা যুগ যুগ ধরে দেশে এই ডারউইনের বিবর্তনবাদের শিক্ষা দেওয়া হচ্ছে যে মানুষ আসলে মানুষ ছিল না দূর অতীতে কখনো কোটি কোটি বছর পূর্বে নাকি আমাদের পূর্বপুরুষরা বানর জাতীয় কিছু ছিল আস্তে আস্তে হতে হতে আবার যা বললাম একটু আগেই এখন মানুষ হয়ে গেছে দেখতে পাচ্ছি যে চারিপাশে বানরে বানরে সেই আছে সারা দেশ চিড়িয়াখানাগুলো বানরে ভরে আছে একটা বানর তো কখনো মানুষ হলো না এইগুলো তারা চোখে দেখে না কিন্তু ওদের যুক্তি তোরা অটল আর এইগুলি শেখানো হচ্ছে যে আল্লাহ বলে কিছু নাই প্রকৃতি এগুলো সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট যোগ্যতমের টিকে থাকার নীতি অনুযায়ী তারা মানুষ টিকে আছে মানুষ সবসময় যুদ্ধ করছে প্রকৃতির বিরুদ্ধে যে শক্তিশালী সে টিকবে যে দুর্বল সে চলে যাবে অনেক কিছু আজেবাজে কথা সেখানে আছে যেগুলি বলতে ভালো লাগে না কিন্তু এগুলি আমাদের ছেলেদের পড়ানো হচ্ছে অনার্স পর্যন্ত পড়ানো হচ্ছে বড় বড় বই লিখছে তারা আর এই বইগুলি দেশের দিনদার মানুষের ট্যাক্সের পয়সা দিয়ে ভারত থেকে সেপে নিয়ে আমাদের দেশের ছেলেদেরকে ফ্রি বিতরণ করছে উৎসব করছে যেন বাংলাদেশের প্রেস নাই থেকে ভারতে যাওয়া লাগে বুদ্ধি সেখান থেকে নেওয়া লাগে কেন কোনো দিনদার মুসলমানকে দেশে বই লেখানো যায় না ফলে আমাদের সন্তানরা স্কুল কলেজ পার হয়ে এসে তারা বাপের মৃত্যুর সময় জানাজার দোয়াটাকু শিখতে পারে না কি দুর্ভাগ্য আমাদের দেশে সে মালার সাথে ডেকে আনতে বাবা জানাজাটা পড়াই দেন ছেলে মেয়ে বাস করেছে কিছুই জানে না আজকাল চীনে যেটা হচ্ছে বিভিন্ন দেশে কিন্তু এগুলো হচ্ছে আমরা কি গত বছরে এডিস মশার হামলায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়নি সরকার তো পাগল কি করবে কোনো তাল পায় না কিছু করতেও পারেনি আল্লাহর পক্ষ থেকে একটু কমছে এখন একটু স্বস্তি পাচ্ছে এ কদিন পরে আবার শুরু হবে গরম পড়লে আবার হই হই শুরু করে দেবে সে ওষুধ আনারই পয়সা আজ পর্যন্ত হলো না মানুষ প্রাকৃতিক দুর্যোগের সঙ্গে যুদ্ধ করতে পারে না গতকালকে চীনের প্রেসিডেন্ট গিয়েছেন তিনি খুব দৃঢ়তার সঙ্গে বলেছেন আমি গভীরভাবে আত্মবিশ্বাস করি যে আমরা এই দুর্যোগের বিরুদ্ধে অবশ্যই যুদ্ধে জিতে যাব ও ঠিকই বলেছে ওর আকিদাজার তাই বলেছে তা আমরা যদি বলি তখন কেমন হবে যারা আমরা প্রাসক্ত সালাত আদায় করি হজ করি ওমরা করি আমরা যদি বলি যুদ্ধে অবশ্যই জয়ী হব আরে বাপরে বাপ তোমার কী ক্ষমতা আছে দেশের দুই দুইজন মন্ত্রী সবচেয়ে ক্ষমতাধর মন্ত্রী ডেঙ্গুতে আক্রমণ হয়নি কদিন আগে মরতে মরতে তো বেঁচে গেছে শেষকালে সংসদ এসে বলছে অর্থমন্ত্রী আল্লাহ তুমি যেন কাউকে ডেঙ্গু দিও না একে বলে ঠেলার নাম বাবাজি আর একজন মন্ত্রী তো বাসে করে নিয়ে গেল সিঙ্গাপুরে সেখান থেকে মরতে মরতে ফিরে আসছে এখন আবার জোর গলায় হুঙ্কার দিচ্ছে রে বাপ রে বাপ এই হুঙ্কার ছিল কোথায় আল্লাহ দেখিয়ে দিচ্ছে বেটা তোর ক্রোপ কোনো ক্ষমতা নাই বিশ কোটি মানুষের মন্ত্রী হতে পারো আল্লাহর মশার চেয়ে ক্ষমতা তো আর নাই একটা মশার তুমি ঠেকাতে পারো না তো মন্ত্রীগিরি করো গল্প শোনা হয় যে নমরুদকে মেরেছিল একটা মশা তাই না আমি কিন্তু ইতিহাস খুঁজে পেলাম না কোথায় যে কীভাবে যে চালু হয়েছে আল্লাহ জানে তো হলে কিন্তু এটা আদৌ বিস্ময়কর হবে না এই যুগে যখন মশা দিয়ে অর্থমন্ত্রীর কাহিল হয়ে গেল সে যুগে মশা দিয়ে নম্রত কাহিল হতে পারে না কোনো ব্যাপারই না মশার যে ক্ষমতা সে ক্ষমতা কারণে নেই শুনলে বিস্মিত হবেন বর্তমান বিশ্ব আল্লাপাকে এত মশা পাঠিয়েছে এক একটা মানুষের ভাগে নাকি এক কোটি সত্তর লক্ষ মশা আমাদের চারিপাশে মশা ঘুরতেই আছে ও যদি কামড় শুরু করে দেয় তো নদাবে একটা লোক থাকবে না সব খতম হয়ে যায় এক রাতেই কিন্তু আল্লাহ বলে দেবে বাবা মারিস না তাহলে মানুষ আমার এখানে সালাদ পড়বে কিটা ইজতেমা আসবে কারা মারি ফেলবে এমনি ঘোরাঘুরি করার ভয় দেখা আমরা আসি ভয়ের কারণ নেই মানুষ তো প্রাকৃতিক বলে ছেড়ে দেয় না করোনা ভাইরাসের নাম জীবনে কেউ শোনে নাই এ পর্যন্ত বাংলাদেশ স্বাধীন হওয়ার পর থেকে গত আটচল্লিশ বছরে চোদ্দ রকম ভাইরাস আসছে শুরু হয়েছে ম্যালেরিয়া দিয়ে তারপরে একটা একটা আসতেই আছে আসতেই আছে এ তো খালি আসমানি গজব আর জমিনি গজব নদীগুলো দেখেন না সিডরের হামলা তারপরে আইলার হামলা একটা পর একটা বন্যা ঝড় প্লাবন আসতেই আছে এরপরও আমাদের কোনো সাবধানতা নাই কারণ আমরা ধরে নিয়েছি সব প্রাকৃতিক দুর্যোগ আসবেই না আল্লাহ বলে দিয়েছেন দেখো ওমাইয়া আলম জুনুদ রব্বে ইল্লাহ তোমার প্রতিপালকের যে কত সেনাবাহিনী আছে তিনি ছাড়া কেউই জানে না কেউই জানে সাবধান খন্দকের যুদ্ধ চলছে খন্দকের যুদ্ধের অবস্থা আপনারা বহু মানুষ জানেন বিশেষ যারা কোরআন পড়েন সুরে আহজাব যারা পড়েছেন সুরে আহজাবটাই খন্দকের যুদ্ধের উপলক্ষে নাজিল হয়েছে এ বিষয়ে আপনারা সিরত রসুলের পুরো আলোচনা দেখে নেবেন এক মাস ধরে যুদ্ধ চলছে কোনো রেজাল্ট নাই মুসলমানদের মধ্যেই তখন নৈরাশ্য এসে গেছে কেউ কেউ বলেই বসলে হে আল্লাহ রসুল আমাদেরকে ছুটি দেন আমরা বাড়ি যাই কেন ইন্না বইউতানা আওরা আমাদের বাড়িতে দেখাশুনি করার লোক নাই আল্লাহ বলেন হে মোহাম্মদ অমাহুম অমাহুয়া বে আওরা ওদের বাড়ি কিন্তু অরক্ষিত নয় ও মিথ্যা কথা বলছে এই অবস্থা ঘটে গেছিল তখন আল্লাহ রসুল এই প্রচণ্ড দাবদাহের মধ্যে আল্লাহ কাছে কাঁদলেন এই চূড়ান্ত অবস্থায় তিনি বুঝলেন যে না আর হবে না কোনোদিন আজেলা পড়লেন রেজাল্ট এসে গেল আয়াত নাজিল হয়ে গেল রাতের বেলা প্রচণ্ড ঝড় কোথেকে আসলো আল্লাহ জানে কোনো আকাশে মেঘ নাই কিছু নেই হঠাৎ করে ঝড় বৃষ্টি ভোরবেলায় তাহার যদি সময় উঠে আল্লাহ রসুল বলছেন তোমাদের মধ্যে কে আছো যে বিরোধী পক্ষের খবর নিয়ে আমাকে জানাতে পারো কেউ কথা বলছে না কারণ বিরোধী পক্ষের দশ হাজার আর আমাদের মাত্র তিন হাজার তাও তো সব মন ভেঙে গেছে তেমন তো হেরিয়ে যাচ্ছি দুইবার তিনবার বলার পরে হোজাইফা বলে না আমি প্রস্তুত যাও হোজাইফা বলছেন যে আল্লাহ রসুল আমার গায়ে চাদরটা জড়িয়ে দিলেন প্রচণ্ড শীত বর্ষা মনে হলে যেন আমার গায়ে লেপ জড়িয়ে দিলে আমার আর শীত কিছু নাই কি ব্যাপার আমাকে বললেন খবরদার তুমি দেখো ওদের শত্রুপক্ষের অবস্থানটা কি এই সকালে আমাকে জানাবা তুমি যেন কাউকে উত্তাক্ত করো না উনি চলে গেলেন গিয়ে দেখলেন যে ওদের প্রধান সেনাপতি আবু সুফিয়ান বসে আছে এমনভাবে যে ওর নাগালের মধ্যে মেরে দিল্লি পেছন দেখতে ওখানে শেষ ওকে মারলে তো যুদ্ধ শেষ হঠাৎ খেয়াল নারী আল্লাহ রসুল আমাকে মানা করে দিয়েছেন যে তো উত্তাক্ত করো না কিছুই বললো না হাতে নাগালের মধ্যে পেয়েও কিন্তু ডিস্টার্ব করেননি চুপচাপ ব্যাক করে চলে আসছে এসে রিপোর্ট দিচ্ছে হে আল্লাহ রসুল কী যে কি হলো কিছুই নাই সব একেবারে খতম কীরকম তাবু টাবু ঘোড়া মোড়া কিছুই নাই সে এত খাওয়ার গুদাম টুদাম ছিল তিরিশ হাজার দশ হাজার লোক খাওয়া দাওয়ার বিশাল ব্যবসা ছিল তারপর দেখলাম প্রধান সেনাপতি আবু সিবেন বসে আছে রোহিত পোহাচ্ছে আর বলছে যে আর থেকে কী করবো চলো সব বাড়ি চলে যাই যুদ্ধ তো আর হবে না যুদ্ধ করতে গেলে তো ঘোড়া লাগবে তরোয়া লাগবে খাওয়া দাওয়া লাগবে শত কোথায় গেছে ঝড় বৃষ্টিতে জানি না যা ওরা সব বিনা যুদ্ধে পরাজিত হয়ে চলে গেল এটা কিসের ফল আয়াত নাজিল হয়ে গেল আল্লাহ ইন্দা নাসরুল্লাহ করিম হে মোহাম্মদ চিন্তিত হও না আল্লাহর সাহায্য অতীব নিকটবর্তী আয়াত নাজিল হলো ঝড়ও নাজিল হলো শত্রুও পালালো মুসলমানদের সাক্ষাৎ পরাজয় থেকে বিজয় পাক দান করলেন সে যুগে যদি এটা সম্ভব হয় সর সকল যুগেই এটা সম্ভব কারণ মুসলমানের আল্লাহ কখন মরে না সবসময় আল্লাহ হাইয়ুল কাইয়ুম চিরঞ্জীব এবং কিছু ধারক তিনি খালি দেখছেন মানুষ কি করে ওয়া সামিউল বাসির তিনি শোনেন এবং দেখেন আমাদের কাজকর্ম মানুষ ধ্বংস হবেই বেশি বাড়াবাড়ি করে বিগত যুগে ছয়টি জাতি ধ্বংস হয়েছে নুহের কম ধ্বংস হয়েছে এর পরবর্তীকালে একে একে সব শেষ হয়ে গেছে ছয়টি জাতি একবারে নিশ্চিন্ন নুহের কম আদের কম সামুদের কম লুতের কম এরা সব নিশ্চিন্ন কম এদের কোনো বীজ আর নেই দুনিয়াতে কিন্তু এই তালিকার মধ্যে ফেরাউনার মুসার কমের কিন্তু বলা হচ্ছে না কারণ এরা যে পাপগুলো করেছে বারবার তবা করেছে বারবার আল্লাহ তাদের ক্ষমা করেছেন এই করে করে তো ইতিহাসটা পড়লে আপনি আশ্চর্য হয়ে যাবেন তাদেরকে আল্লাপাক কিভাবে শাস্তি দিয়েছেন ধরুন হঠাৎ একদিন উকুন দেখা দিল উকুন উকুন কোনো শাস্তি হয় এত উকুন উকুনের চোটে মানুষ বাস করতে পারে না হাঁটায় চলায় সব জায়গায় উকুন পকেটের মধ্যে উকুন চুলের মধ্যে উকুন হাতে পায়ে উকুন ভাত কষ্ট প্লেটের মধ্যে উকুন সর্বত্র উকুন আর উকুন শেষকালে কী করবে বলে ফেরান বলতে পারলে আমার তো খাওয়া দাওয়া বন্ধ হয়ে গেল উকুনের চোটে উকুন খাবো নাকি শেষকালে কী করবে দেখো তো ওই মুসার কাছে যাও দোয়া টোয়া ওর নাকি আল্লাহ মাল্লা কি একটা আসে যে বলে পারে কি দেখো হলো না শেষকালে সবাই যে যেই কান্নাকাটি করলো তখন মুসা আল্লাহকে দোয়া করে আল্লাহ ওর তবা তো করেছে তুমি ওদের ক্ষমা করে দাও বাস পরদিন উকুন শাক কোনো উকুনের খবর নেই কোথা ছিল কোনো উকুনের খবর নেই এবার ওর বেশ খেয়ে দিস গায়ে বল হলে ভালো বলে আরে বাদ দাও তোমার আল্লাহ বলা কিছু নাই এ প্রাকৃতিকভাবে আসছিল প্রাকৃতিকভাবে চলে গেছে সারা বদ এবার এসে গেলে হঠাৎ দেখা গেল সমস্ত আসমান কালো হয়ে আসছে কি পঙ্গপাল পঙ্গবল এসে যত ধান গম যা ছিল সব খেয়ে সাবার করে দিয়ে ফেলে আপনারা বোধহয় শুনছেন ইতিমধ্যেই এই করোনা ভাইরাস ছাড়াও আর একটা গজব আসছে পঙ্গপালের গজব সে ইতিমধ্যে পাকিস্তানের এক অংশ ভারতের এক অংশ সাবার করেছে আসতে যদি বাংলাদেশ পর্যন্ত আসে তো বাংলাদেশে কী হন তা আল্লাহ ভালো জানে দোয়া টোয়া না করি যদি সত্যিকার তো আমরা দোয়া না করি তাহলে ও এখানেও ধরবে কারণ ও তো নিজে আসেনি ও তো আল্লাহর হুকুমে আসছে ও একদিন তো পঙ্গপাল ছিল না ফেরাউনের পঙ্গপাল সব সাবার করে দিল আবার এসে কান্নাকাটি মুসা তুমি আমাদের বাসা আমরা তোমাদের প্রতিবেশী আমাদের বাসা মুসা আবার দোয়া করলেন পঙ্গপাল চলে গেল আবার বদমাসি শুরু করে দিল এই করে করে শেষ আসলো রক্ত হাত দিয়ে যেখানে হাত দেয় সেখানে রক্ত আঙুল দিয়ে রক্ত বের হয় পানি খায় গ্লাস ভর্তি রক্ত ভাত খায় প্লেট ভর্তি রক্ত সর্বত্র প্লেটে বিছানায় ঘরে বাড়ি সব রক্ত আর রক্ত এ কি সে আবার কান্নাকাটি আল্লাহ মাফ করে দিলেন রক্ত গেল কোনো মতেই যখন আর তব করেনি তখন আল্লাহ বললেন এ মুসা তুমি তোমার ইমানদার ভাই বোনদেরকে নিয়ে প্রভাতের আগেই চলে যাও হুকুম হয়ে গেল তাই চলে গেলেন সকাল হতে হতে জানতে পারলো ওরা গুপ্তচর বাহিনীর মাধ্যমে ওদের সব বনশ্রেণী সব পালিয়েছে ধরো ওদেরকে প্রায় সাড়ে সাত লক্ষ সেনাবাহিনী পিছিয়ে পিছিয়ে ছুটলো ইসরায়েলি বর্ণনা অনুযায়ী একেবারে নীল নদের তীরে গিয়ে মুসা আলি ইসালাম আটকে গেলেন তার কম সবাই বললো হে মুসা ওই যে পিছন থেকে ফেরাউন এসে গেল আর আমরা সামনে নদী এখন তো আমরা এখনই আটকে যাব আমরা অ্যারেস্ট হয়ে যাবো ওদের কাছে মুসা বললেন কাল্লা আল্লাহ কশ্চিন কালো পারবে না কশ্চিন কালো আমার ধারে আসতে পারবে না আমাদের সঙ্গে আল্লাহ আছে এইটুক কথা শোনার পর পরই বাস আল্লাহর পক্ষে ফয়সাল হয়ে গেল আল্লাহ পাক মুসাকে বললেন তোমার হাতের লাঠিটা নদীর বই ফেলে দাও নদীও যার সৃষ্টি মুসাও তার সৃষ্টি একটু ওসিলে লাগে তো ফেলে দিলেন লাঠিটা আল্লাহর নাম করে সঙ্গে সঙ্গে বারোটা ভাগ হয়ে গেল কারণ বনিস্টাইলে কম বারোটা সন্তান ছিল হজরত ইয়াকুব আলি সাল্লামের বারো ছেলের বারোটা গোত্র ছিল তাদের যাওয়ার জন্য দ্রুত যাওয়ার জন্য বারোটা ভাগ হয়ে গেল ওনারা ওপারে চলে গেলেন ইতিমধ্যে চলে আসলো ফেরাউন দেখলো যারা চলে গেছে বলে আমরাও চাবো পিছিয়ে পিছিয়ে এরা পিছিয়ে পিছিয়ে যে যখন নদীর মধ্যে চলে গেল সমস্ত সেনাবাহিনী তখন আল্লাহর হুকুম হয়ে গেলে পানির পানি এখন তুমি আগে যেমন ছিলে তেমন হয়ে যাও বাস সবগুলো ডুবি শেষ একবারই ইতিহাস প্রসিদ্ধ এই ঘটনা কোরআনের বহু জায়গায় এসেছে যারা কোরআনে বিশ্বাসী তারা অনুমানে বিশ্বাস করে না হইতে পারে হয়েছে কিংবা এই এহতেমাল অনুমানের চাইতে কোরআন সত্য যারা কোরআনকে বিশ্বাস করে তারা অনুমানের পিছনে ছোটে না প্রকৃতি কার হুকুমে চলে এগুলো দেখতে হবে তো পানি কার হুকুমে চলে এগুলো দেখতে হবে তাহলে আপনি বিশ্বাস মজবুত হবে নইলে ধ্বংস হয়ে যাবেন ফেরাউন শেষ হয়ে গেছে নমরুদ শেষ হয়ে গেছে সত্যকে কখনো একে দমন করতে পারেনি আজও যদি মুসলমান কোরআনের পথে ফিরে আসে আল্লাহর উপরে পূর্ণভাবে নির্ভরশীল হয় তাহলে এই মুসলমানকে দমন করার ক্ষমতা পৃথিবীর কোনো কোনো কারোর কোনো ক্ষমতা নাই বোমা দিয়ে কখনই মশা মারা যায় না যিনি কোরআনে সুরে হাজির মধ্যে আল্লাহ বলে দিয়েছেন হে মানুষ ইয়া ইউন্নাস হে মানুষ জরিবা মাসালুন ফার্স্ট আমিও লাহু তোমাদের জন্য আমি একটা উদাহরণ দিচ্ছি ভালো করে কান খুলে শোনো মনোযোগ দিয়ে শোনো যদি তোমার প্লেট থেকে মাসি এসে একটা খাদ্য উঠিয়ে নিয়ে যায় তুমি কি মাসির কাছ থেকে খাদ্যটা পুনরায় ছিনিয়ে নিতে পারবে কখনোই পারবে না জাওফাত তালেব আল মতলুব তোমরা কেউ কিচ্ছু করতে পারবে না এরপরও আমা কদরুল্লাহ হাক্কা কদরহি এরা আল্লাহর কদর আল্লাহর মর্যাদা এরা বুঝল না এটা মাসিকে ঠেকানোর ক্ষমতা তোমার হাতে নাই তোমার প্লেট থেকে মাসে খাবার নিয়ে চলে যাচ্ছে তুমি ঠেকাতে পারো না ইহুদিরা টিটকারি করেছিল আল্লাহ কাম কি আল্লাহ মানুষকে মশার সঙ্গে তুলনা করে তখন আল্লাহ আয়াত নাজিল করলেন ইন্দাল্লাহ মাসালান মা বাউদান ভাবা ভাও কাহা আল্লাহ বাক মশার উদাহরণ দিতে আদৌ লজ্জাবোধ করেন না কারণ মশার উপরে কোনো উদাহরণ দিতেও লজ্জাবোধ করেন না কেন মশাকে বাছাই করা হলো এখন দেখা যাচ্ছে মশার মধ্যে যে বিজ্ঞানিক তথ্য রয়েছে সমস্ত বৈজ্ঞানিক জগৎ হতভম্ব হয়ে যাচ্ছে ছোট্ট একটা দেহের মধ্যে এত কলকাবজা সব ফিট করা কী করে হয় জায়গা তো না ছোট্ট জায়গা ঠিক সাহাকে বলা সবচেয়ে দুর্বল প্রাণী লরেনিল্লাদিনী আদুরে হয় যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যকে ডাকে অর্থাৎ সেরেক করে আল্লাহর সঙ্গে হ্যাঁ? তাদের এই সমস্ত বুদ্ধিশুদ্ধি হলো এই মাকড়সার জালের মতো মাকড়সার জাল চারিদিকে বনে সে মনে করে এই জাল আমাকে রক্ষা করবে অথচ ইন আউহানাল বইউদেকা আন আনকাবুদ পৃথিবীর সবচেয়ে দুর্বলতম গৃহ হচ্ছে মশার এই গৃহ তো মশা এই গৃহ বানিয়ে সে নিজেকে বাঁচাতে পারে না তোমাদের যত বুদ্ধিশুদ্ধি যত বৈজ্ঞানিক তত্ত্ব থিওরি তোমরা বানিয়েছ এগুলো সবই এই মশার এই ইয়ের মতো ঘরের মতো তোমরা পারবে না তো আল্লাহর সঙ্গে পাল্লা না করে আল্লাহর প্রতি আনুগত্যশীল হয় ভালো এখন মাকড়সার ওই যে দেহটা এরা রিসার্চ করেছে যে কোরআনে মাকড়সার নাম কেন আসলো তারা দেখেছে মাকড়সার দেহের চাইতে মাকড়সার যে হাত যে ডানাগুলো আছে না আটটা বোধ ডানা থাকে এর যে বুনট এত কঠিনভাবে এর বুনট বানানো হয়েছে যে পৃথিবীর কোনো প্রাণী মশার বুনটের মতো নয় ফলে এই বুনট আবিষ্কার করতে বিজ্ঞানীদের মাথা করবে সর্বনাশ এ কিদি কী করে হলো এই ছোট্টটা টানার মধ্যে এই বুনটতে তো কারণ নেই কোরআনে যখনই তার উদাহরণ আসবে মনে রাখতে হবে তার মধ্যে গভীর তাৎপর্য নিহিত রয়েছে ইহুদরা টিটকারি করতে গিয়ে ঠকে গেছে এখন মশা নিয়ে টিটকারি করেছিল মশার অত্যাচারের অবস্থা খারাপ আমার ঢাকার লোকদের তো অবস্থা খারাপ দেখতে হয়েছে আমরা এডিস মশা দমা করতে পারলই না কোনো মতো দুই সিটি কর্পোরেশন দুই মেয়ার মিলে কেউ হম্বধম্বি করলো কিছু করতে পারলো না আল্লাহর রহমত যারা বেঁচে গেছে তো বেঁচেই আর যারা বাঁচেনি তারা তো গেছে চীনের লোকেরা বস্তুবাদী তারা আল্লাহকে মানে না সেজন্য তারা যুদ্ধ করতেছে এখন আর তো কিছু করার নাই কিন্তু বিশ্বাকার তথ্য এই যে আমেরিকার একটা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর যিনি চৈনিক ইতিহাসের উপরে শিক্ষকতা করেন যিনি চীনের উপরেই তার গবেষণা তিনি বলেছেন আমি বিস্ময়কর নেত্রে তাকিয়ে দেখছি আমার চীনবাসীদের অবস্থা সেখানে সর্বত্র আতঙ্ক আতঙ্ক মৃত্যুর আতঙ্ক ভাইরাস প্রতিদিন ছড়িয়ে যাচ্ছে এক এক স্থানে অথচ সবচেয়ে মানবতার জীবন যাপন করছে ঝিনঝিয়াং প্রদেশের উইঘুর মুসলমানেরা দশ লক্ষ মুসলমানকে বন্দু শিবিরে আটকে রাখা হয়েছে আর তাদের যেভাবে নির্যাতন করা হচ্ছে তা পৃথিবীর ইতিহাসে অতুলনীয় তাদের মেয়েদেরকে ওষুধ খাইয়ে বন্ধা করা হচ্ছে তাদেরকে ইসলামী কোন রকম হুকুম হাকাম পালন করতে দেওয়া হচ্ছে না সালাদ পড়তে দেয় না আজান দিতে দেয় না কোরআন পড়তে দেয় না যত রকম নির্যাতন আছে সবই করছে অথচ তাদের উপরে এই করোনা ভাইরাসের কোনো হামলা নাই তিনি দ্বার্থহীনভাবে বলেছেন আমি এর কারণ বুঝতে এই যে এই মুসলিম মুসলিম জনগোষ্ঠী কোনো অবস্থাতেই চীনের অন্যান্য এলাকার মতো হারামখোর নয় এরা সবসময় হালাল খাদ্য ভক্ষণ করে এটা হালাল খাদ্য ভক্ষণের বরকত আল্লাহর বিধান মেনে চলার জন্য যে আনুগত্য আল্লাহর প্রতি এদের আছে এই আনুগত্যের কারণে আল্লাহ পাক মেহরবানি করে তাদের দিকে করোনা ভাইরাস যাওয়ার অনুমতি দেন নাই ওরা বেঁচে আসে একজনেরও কোনো এই রোগ হয়নি আজকে নাস্তিকদের মুখ যদি এই কথা বের হয় কথিত মুসলমানদের মুখ দিক কেন বের হয় না কথাগুলো তাদের যে হবে না এমন কোনো সিউরিটি নাই আজও কালে হতেও পারে কিন্তু এই পর্যন্ত হয়নি এই উনষাট হাজার আটশো পাঁচজনের মধ্যে একজনও এই মুসলমানরা নাই বললাম আলহামদুলিল্লাহ এখান থেকে আমাদের শিক্ষণীয় নাই বাংলাদেশের মুসলমান সত্যিকার অর্থে দিনদার হয় দু চারটা নাস্তিত্ব শব্দ ছিল থাকবে রসুলের যুগেও ছিল ওদের চিন্তা করে লাভ নাই শতকরা একজনকে বোধ নাস্ত খুঁজে পাওয়া যাবে কোনো সন্দেহ আমরা যারা আল্লাহকে বিশ্বাস করি পরকালকে বিশ্বাস করি আমরা যদি সত্যিকার অর্থে সিরেক মুক্ত তহিদে বিশ্বাসী হই বেদাত মুক্ত সহি আমলে অভ্যস্ত হই ইনশাআল্লাহ আল্লাহ পাক আমাদের উপরে এই গজব নামিয়ে দিবেন না আমরা প্রতিজ্ঞা নেব এই যে কোন অবস্থায় আমাদের উন্নত মস্তক যেন কবরের দা না করে জাতীয় সংসদে একটা মজার খবর বের হয়েছে কালকে দেখছেন আপনার সবাই মিলে পত্রিকায় আর আজীব কারবার পীর সাহেব বলছেন বাংলাদেশের মুসলমানরা চার ভাগে বিভক্ত এক ভাগ হলাম আমরা মাইজ ভান্ডারি সুফিবাদী এক ভাগ হলো হেফাজতি আর ভাগ হলো কি ওটাকে বলে আহলে সুন্নতাল জামাত মানে হানাফিদের নাম নাম পাল্টাইছে আহলে সুন্নত জামাত কড়া হানফিদের ব্রেলবি আর এক ভাগ হলো আহলে হাদিস আমার তোকে আমরা ধন্যবাদ দেওয়া দরকার আহলে হাদিস নামটা আহলে হাদিস বিরোধীর মুখ দিয়ে বের করে দিয়েছে আল্লাহ আর অথচ ওইখানে আহলে হাদিস এমপি আছেন মন্ত্রী আছেন তারা কিন্তু জীবনে কোন আহলে নামটা বলেনি সংসদে গিয়ে অথবা পীর সাহেবকে আমরা ধন্যবাদ দিচ্ছি তিনি বারবার যান না আহলেসে গালি দেন আমরা একটা খুশি হই কারণ আপনার গালিতে আহলাদিস কখনই বেদাতি হবে না যত গালি দেন দেন তবে আমাদের নামটা লোক জানুক হ্যাঁ আহলাদিস আছে বাংলাদেশে এই ভাগের মধ্যেও তিনি জানিয়ে দিলেন যে আমরা সুফিরা আহলে সুন্নতাল জামাতের অন্তর্ভুক্ত নই অথচ আহলে সুন্নদল জামাতই হচ্ছে হকপন্থী দল এটা দুনিয়ার সবাই স্বীকার করে তাহলে ওনারা বাতিল বাতিলপন্থী হয়ে গেলেন হেফাজত আহলে সুন্নদল জামাত নয় বোকার কাকে বলে এদেশের সব মুসলমান তো আহলে সুন্নত জামাতের অন্তর্ভুক্ত কম বেশি যাই থাক না কেন আকিদায় আমলে অনেক কম বেশি আমাদের আছে তাই বলে আলহামদুলিল্লাহ এদেশের মুসলমানরা ওই অন্যদের মতো অত পচা মুসলমান না কাদিয়ানি নয় শিয়া নয় সেদিক দিয়ে আলহামদুলিল্লাহ দেশ ভালো আছে ত্রুটিগুলো দূর করার জন্য আমরা বলি সংস্কারের কাজ করি আমরা উপদেশ দেই ভাইদেরকে যে ভাই কেন মসজিদ থেকে কবরে যান কেন গত জুমার খবদা দিয়েছিলাম সিলেটে গেছিলাম পনেরো বছর পরে তো বলে ফেললাম এক পর্যায়ে পনেরো বছরে এখন সিলেটের মাজারে চাকচক্য বেড়েছে কিন্তু মানুষের সংখ্যা কমেছে আমি আশা করছি আগামী দশ বছরের মধ্যে বা তারও কিছু পরেও যদি হয় সিলেটের মাজার মানবশূন্য হয়ে যাবে ইনশাআল্লাহ যত মাজার আছে কোনো মাজারে আর মুসলমান যাবে না যদি আপনার বুঝে মাজারের যে মানুষটা মরে আছেন তার কোনো ক্ষমতা নাই এই বিশ্বাসটুকু যদি একবার এসে যায় কী জন্য যায় মানুষ সেখানে আমাকে দেখানো হলো স্যার এইখানে আমাদের নেতা নেত্রীরা আসেন দোয়া নিতে তো নেত্রীদের জন্য এই ঘরটা করা হয়েছে মহিলা তো নেতাদের জন্য ওই ঘরটা করা হয়েছে মানে বাহ তাহলে এখানে দুই জায়গায় দুই পীর নাকি কি আর উত্তর দেবে কি উত্তর দেওয়ার লোক তো নাই বেশি বলাও তো বিপদ কোন দিকে কি হামলা হতে ঠিক ঠিকানা নেই এগুলো বেঁচে আছে কিছু ব্যবসাদার লোকদের জন্য বিপুল অর্থ ইনকামের জন্য এদের সংখ্যা খুবই কম তবু আমাদের সাবধান হওয়া উচিত হয়তো এদের কারণেই গজব আসতে হতে পারে যেন অধিকাংশ মানুষ যদি এরকম অবস্থা হয়ে যায় আমাদের মধ্যে বস্তুবাদী হয়ে যাই আমরা ধ্বংস হয়ে যাব আল্লাহবাক বলছেন দেখো আমার কান রব্বকাল হুলি কাল করা তোমার প্রতিপালক কখনই কোনো জনপদকে ধ্বংস করবেন না বে জুলমেন জুলুমের কারণে ইল্লা ও আহলুহা মুসলিহুন যদি তাই জনপদের লোকেরা ইসলাহকারী হয় সংশোধনকামী হয় তাহলে ওই ভালো মানুষগুলোর উপরে তোমার প্রতিপালক কখনই কোনো গজব নাজিল করবেন না আল্লাহবাক বলছেন আফা আমনা আহলুল কোরআ আহম বা আসনা বায়াতন অহম নাইমুন ও আমনা আহলুল কোরআ আহম বা আসনা অহম ইয়াল আবুন মানুষকে নিশ্চিন্ত হয়ে গেছে যে তাদের উপরে আমার গজব আসবে না যখন তারা ঘুমিয়ে আছে তাদের উপরে আমার গজব আসবে না যখন তারা খেলাধুলায় মরত তাদেরকে আল্লাহ গজব সম্পর্কে নিশ্চিন্ত হয়ে গেছে আমার ইয়া মনে আল্লাহর গজব থেকে নিশ্চিন্ত হয় কেবল তারাই যারা খাসের ক্ষতিগ্রস্ত তারাই আর ইমানদারদেরকে সুসংবাদ দিয়ে আল্লাহ বলছেন ওলাও أن أهل القرى آمنوا واتقوا لفتحنا عليهم بركات من السماء والأرض ولكن كذبوا فأخذناهم بما كانوا يكسبون যদি জনপদের অধিবাসীরা ইমান আনে এবং আল্লাহ বিরুদ্ধ অবলম্বন করে আমরা অবশ্যই আসমান ও জমিদের বরকতের দরজাসমূহ খুলে দেব তাদের জন্য আমরা আল্লাহ নিকটে সেটারই ভিখারি হে আল্লাহ তিন দিকে হিন্দুস্তান একদিকে সাগর বেষ্টিত বাংলাদেশ এই ছোট্ট এক টুকরা মাটিতে বিশ কোটি মুসলমান বসবাস করে অল্প কিছু লোক অমুসলিম ছাড়া পৃথিবীর তৃতীয় বৃহত্তম মুসলিম রাষ্ট্র বাংলাদেশকে আল্লাহ তুমি ধ্বংস করে দিও না একদিনের করোনা ভাইরাসে যথেষ্ট বাংলাদেশকে খতম করে দেওয়ার জন্য তোমার হাতে সে ক্ষমতা আছে কিন্তু আমরা তোমার ক্ষমতাকে স্বীকার করি বিশ্বাস করি যে তোমার হাতেই সব কিছু তুমি ধ্বংস করতে পারো তুমি বাঁচাতেও পারো আল্লাহ বাংলার জমিনকে তুমি সুষম সুসমল করে রাখো আমাদের ভাইদেরকে ইমানে আমলে তুমি বরকত দান করো খাওয়া দাওয়ার দরকার নেই ওগুলো এমনিতেই আসবে এমনিতেই চলে আসবে দেখলাম ছত্রিশ কেজি ওজনের বিরাট অজগর সাপ সিলেট ইকোপার্কে নড়াচড়া করে না কেয়ারটেকার বলছে স্যার এই বিশাল সাপ দেখছেন চুক্কির বসে থাকে বনের মধ্যে ঝোপের মধ্যে কেউ টেন পায় না কিন্তু ওর সামনে দিয়ে যদি ওর খাদ্য যায় মুরগি যায় পাখি যায় বা ও যাদেরকে খায় হট করে এমন করে ধরে বাঁচার কোনো উপায় নাই আর এত শক্তি রাখে ও যখন পানির মধ্যে থাকে যদি কুমির যদি পাশ দিয়ে যায় কুমিরকে ধরি এমন করে পেঁচিয়ে ধরে কুমির ওর পেঁচানোর চোটের শেষ কথা কেউ মরিয়ে যায় এত শক্তি হ্যাঁ আল্লাহ এত শক্তি দিয়েছেন দাঁতে কিন্তু বিষ নাই কিন্তু ওর লালায় এত বিষ ওই লালা যার গায়ে লাগবে তাকে মরতেই হবে সঙ্গে সঙ্গে মরবে না দশ বারো দিন দেরি হবে আর সবলে এত জোর উনি বলছে ছত্রিশ কেজি ওজনের জোর হলো সবলে যার গায়ে মারবে তার রেহাই নেই অথচ ওইভাবে পড়ে আস সারাদিন রাত খাওয়ার নেই সামনে একটা মুরগি ঘুরতেছে বলে স্যার ওই মুরগিটা খাবে ওই মুরগিটা পেটে ঢুকাবে এক সপ্তাহ চলবে চুপ করে পড়ে থাকে তখন সবাইকে বললেন সঙ্গে তো লোক ছিল দেখো আল্লাহ যে রুজির মালিক প্রমাণ দেখে নাও তোমরা রুজির জন্য মানে এপার ওপার পাগল ঘুরে বেড়াচ্ছ বিমানে ট্রেনে বাসে সবটা পাগল কোথায় বাড়ি নেই কোথায় ঢাকা গেছে বাপ কেন ব্যবসায়িক কাজে পাগল মতো ঘুরে বেড়াচ্ছে বাংলা দেশের মানুষ এই জীবটা পড়ে থাকে কেউ ওকে খাবারও দেয় না আল্লাহ তার খাবার ঠিকই পৌঁছে দিচ্ছে দেখো আকাশের পাখিগুলো দেখি পাখিরা কিন্তু খাবার পায় না সকালে ঘুম থেকে উঠে বাসা থেকে ক্ষুধার্ত অবস্থায় সন্ধ্যায় ফিরিয়ে এসে পেট ভরা অবস্থায় কেউ ওর খাবার যোগায় আকাশের পাখিকে যিনি খাবার দেন জঙ্গলের সাপ যিনি খাবার দিয়ে ছত্রিশ কেজি বড় করেছেন সতেরো ফুট লম্বা করেছেন হে মানুষ তোমাকেও সেই আল্লাহ ইনশাআল্লাহ খাদ্য দান করবেন যদি তুমি তারপরে নির্ভরশীল হতে পারো খাবার জন্য মানুষ পাগল লুটপাট করবে সারাদিন এখন যে চাঁদাবাজি চলছে সারা দেশে হারাম করে দল একটা মানুষ পাগল হয়ে যা দিন রাত খাটাখাটনি করে একটা জিনিস করছে চাঁদাবাজ পিছিয়ে লেগে গেল ও কোনো কাজ করবে না খালি ও ভয় দেখেই টাকা নেবে সাল্লাবাক বলেনি লাগুলু আমু আলকুম বায়নহমিল বাতল এই মানুষ অন্যায় পথে কার মাল সম্পদ তোমরা গ্রহণ করো না ঘুষ কর অফিসাররা দিব্য ফাইল আটকে রেখে ঘুষ খাচ্ছে সে একবার চিন্তা করে না যে ঘুষের টাকাটা নিচ্ছি পরিণামটা কি হবে যারা যত বড় শক্তির অধিকারী তারা তত বড় হারামকর হয়ে যাচ্ছে মানুষের হারাম হালাল জ্ঞান হারিয়ে যাচ্ছে আস্তে আস্তে এর সাথে মনে করি ওই সাপ অনেক ভালো ও হারাম খোরে না ও সামনে যে যে খাদ্য আল্লাহ বাসায় করে সেটি খালি খায় অন্যদেরকে কোনো ক্ষতি করে না পশুর চাইতে অদম হওয়া উচিত নয় যদি এটা করি আমরা সীমা ছাড়িয়ে যাই আল্লাহর গজব আমাদের উপরে আসবে বাঁচার কোনো উপায় নেই করোনা ভাইরাস খালি চীনের লোকে ভোগ করবে আমাদের লাগবে না অবশ্যই এখানে আসতে পারে কোনো তো আসমান দিয়ে আসে আসার জন্য তো কোনো ট্রেন বাস লাগে না এমনি চলে আসবে অতএব জাতি সাবধান এজন্য দোয়া করুন আমার সাথে আল্লাহ মাইন্নি আউদবিকা মিন জাহাদিল বালা ওদারাকিস শকয় অসুইল কদয় অসামাতাতিল আদা এ আল্লাহ আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি অক্ষমকারী বিপদের কষ্ট হতে দুর্ভোগের আক্রমণ হতে তোমার মন্দ ফয়সলা হতে এবং শত্রুর খুশি হতে মুসলমান মার খেলে নাস্তিকরা খুশি হবে না আবার দোপন আল্লাহ আউদুবিকা জওয়াল وتحول عافيتك وفجاءة نقمتك وجميع سخطك يا الله আমি তোমার নিকটে আশ্রয় প্রার্থনা করছি নিয়ামত চলে যাওয়া হতে সুস্থতার পরিবর্তন হতে শাস্তির আকস্মিক আক্রমণ হতে এবং তোমার যাবতীয় ক্রোধ হতে আল্লাহ আমিন তবা করুন সবাই আল্লাহ বলছেন তবু আল্লাহ জামিয়ান আইয়াল আল্লাহ আল্লাহ কুমতফলে হে ইমানদার সম্প্রদায় সবাই তোমরা আল্লাহর নিকটে তবা করো তাহলে তোমরা সফল কাম হবে সুরা নূর একত্রিশ আসুন আমরা তবা করি যে ভাষা আমার নবী তবা করেছিলেন তিনি দৈনিক সত্তর থেকে একশোবার তবা করতেন বলুন আস্তাকফরুল্লাহ আস্তাকফরুল্লাহ আল্লাদি ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়ুম ওয়াতুব ইলাইহে আমি ক্ষমা প্রার্থনা করছি সেই আল্লাহর নিকটে যিনি ব্যতীত কোনো উপাস্য নেই যিনি চিরঞ্জীব ও সব কিছুর ধারক এবং আমি তার নিকটেই তবা করছি অর্থাৎ তার দিকেই ফিরে যাচ্ছি আল্লাহ তুমি আমাদের তবা কবুল করো বাংলাদেশ থেকে আল্লাহ গজব পাঠিও না আমাদেরকে তুমি শান্তিতে রাখো আকুল কলি হাজাজ তকুল আলী আলক বলে সার মুসলিমিন আলহামদুলিল্লাহ الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله আজকে চোদ্দই ফেব্রুয়ারি নাকি বলতেও খারাপ লাগে এই বাচ্চাদেরকে আজকে বল শেখানো হচ্ছে আজকে নাকি ভ্যালেন্টাইন্স ডে ভালোবাসা দিবস মা বাপ তোমাদের ভালোবাসে না আমাদের শিক্ষকরা ছাত্রদের ভালোবাসে না আমরা তোমাদের ভালোবাসি না তো কি জন্য বিল্ডিং বানাচ্ছে তোমাদের জন্যই তো কারণ আমরা থাকবো গত সপ্তাহে বৃহস্পতিবারে জোহরের সালাদ পড়ে আমরা মহিলা মানুষের ভিট দিয়ে গেছি কপ দিয়ে গেছি নয় দিন হলো এবং ভাঙ্গা হয়ে গেলে এ সপ্তাহের মধ্যে আশা করছি এতিমখানা বিল্ডিংয়ের ভিড় দেব যারা আমাদের বক্তব্য শুনছেন দেশে বা প্রবাসে সবার কাছে আমাদের আন্তরিক আবেদন এই নেকির কাজে আপনারা সহযোগিতা করুন টাকা পয়সা যার যা আছে যেটা রেখে যাবেন ওটা আপনার নয় যেটা দান করবেন ওটাই আপনার সঙ্গে কবরে যাবে সবার প্রতি আমাদের আবেদন রইল এর সঙ্গে স্মরণ করিয়ে দিচ্ছি ছেলেদেরকে এবং মেয়েদেরকে বাসন্তী মেয়ে বাসন্তী শাড়ি পরেও না মেয়েরা জনৈক এমপি মাননীয় প্রধানমন্ত্রীকে টিটকারি করেছে টিটকারি নয় মানে প্রশংসা করতে যে ওইটি টিটকারি হয়ে গেছে মাননীয় প্রধানমন্ত্রী আমরা ভাবছিলাম আপনি আজকে বাসন্তী শাড়ি পরে আসবেন ওই দিন যে পয়লা ফাল্গুন প্রধানমন্ত্রীর মনে আছে কিনা আল্লাহ ভালো জানে কিন্তু এই এমপিগুলি এত মানে তেলানো লোক এরা তো যায় তো ওখানে তেলানোর জন্য যায় এমপিদের তো ক্ষমতা নেই যে স্বাধীনভাবে কথা বলে প্রধানমন্ত্রীর দেশে আচ্ছা আমাদের জবাব তোমাদেরকে বলছে খবরদার নারী হও পুরুষ হও ভ্যালেন্টাইন্স ডে বলে কিছু দুনিয়াতে নাই যারা করেছিল তারা চলে গেছে বহু আগের খবর এগুলা এ সম্পর্কে তাহারিকে আলোচনা চলে গেছে বিরাট আলোচনা কাল সাবধান করে দিচ্ছি ভালোবাসা দিবস নাম করে এই ভালোবাসাবাসি যেন করো না ছেলে ছেলেও না ছেলে মেয়েও না যেমন নর্মাল আসো নর্মাল থাকো এই সময় নিজের মার ভালো ভাষা কথা স্মরণ করো এই দিবসটাই দিবস পালন করে ইসলামে নিষেধ কোনো দিবস নেই ইসলামে বছরে মাত্র সাতটা দিবস আমরা পালন করি দুই ঈদের দুই দিবস ঈদুল আজহার পরে তিন দিন তার শিখের তিন দিবস কটা হলো তিন অধি পাঁচ আর হজের দিন তাহলে কত হলো ছয় আর জুমার দিন এই সাতটা ছাড়া ইসলামে কোনো দিবস নেই যে মুসলমান তার নবীর জন্ম দিবস পালন করে না তার নবীর মৃত্যু দিবস পালন করে না সে মুসলমানকে দিবস কেন দিবস মাস ছয় মাস আর বছর ব্যাপী পালন করতে হবে এটা কি ইসলাম নাকি এগুলো খাম খেয়ালি ইচ্ছা মতো চাই এগুলো তো আল্লাহ গজব টেনিয়ে না বুদ্ধি খালি এসব চলবে না নিষেধ করেছে সবাইকে খবরদার ভালোবাসা দিবসের নাম করে যাই কিছু করবে বাচ্চাদের খুশি করার জন্য যদি একদিন তুমি একটা চকলেটও কেনো ওটা হারাম হয়ে যাবে এই দিবসগুলোকে কিছুই করা হবে না একদম বাতিল ছেলেবিলি শোনে না না আনি কেউ করে গিয়ে রাখেন ছেলেবিলি ওই ওই কথাটাই আপনাকে জাহার নামে নিয়ে চলে যাবে বেদাতির দিনে কোনো আনন্দ করা যাবে না সাবধান যেসব ছেলেরা এগুলো করো তোমাদের নিষেধ করে দিচ্ছি যে তোমাদের পরকাল আছে চিরকাল যুবক থাকবে না যৌবনের এই উন্মাদনা কয়েকদিন পরেই শেষ হয়ে যাবে তিনবার পায়খানা একবার বমি শটাং ছড়িয়ে যাবে হাসপাতালে এই তো তোমার ক্রেডিট তো বেশি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 وجل وتم وهم أكبر